নমস্কার আমার নাম শঙ্খমণি গোস্বামী আজকে একটা বিশেষ ঘটনা ঘটেছে সকালবেলায় উঠেই একটা খুব দুঃসংবাদ দেখেছি কাগজে সেটা হচ্ছে যে গ্যাসের দাম বেড়ে আরো বেড়েছে এবং তারপরে একটা এস এম এস পেয়েছি আমি এস এম এসটা দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন এই এস এম এসটা আমার কাছে এসছে মানে আমাদের বাড়িতে গ্যাসের যে ডেলিভারি দেওয়া হবে তখন এই দামটা মেটাতে হবে তো সেই সম্পর্কে যা বক্তব্য আমার তাই বলছি আমার আমেরিকা চিরকাল মনে রাখবে তাদের একটা সার্জিক্যাল স্ট্রাইক নাইন ইলেভেন যে দু হাজার এক সালে হয়েছিল ওদের যেহেতু মাসটাকে আগে লেখা হয় সেপ্টেম্বর সেপ্টেম্বরের নাইন আগে এগারো তারিখটা পরে নাইন ইলেভেন আর আমাদের মনে হয় যে আমরা পয়লা সেপ্টেম্বর আজ দু হাজার একুশ পয়লা সেপ্টেম্বর দু হাজার একুশ থেকে যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে নশো এগারো হলো নশো এগারো টাকা হলো সেটা হলো ভারতীয় মধ্যবিত্তদের উপরে আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক এবং এটাও নাইন ইলেভেন ঘটনাচক্রে এবং এটা ভারতীয় মধ্য মধ্যবিত্তদের উপরে সার্জিক্যাল স্ট্রাইক এবং একটা কোডটা হচ্ছে নাইন ইলেভেন তো আমি জানি না যে এই দাম মানে বৃদ্ধি পেতে পেতে কোথায় গিয়ে শেষ হবে এই অনেকগুলো সার্জিক্যাল স্ট্রাইকের কথা আমরা শুনেছি সেগুলোর পক্ষে কেউ দাঁড়িয়েছেন বিপক্ষে কেউ দাঁড়িয়েছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমাকে এই মেসেজটা আজকে পেয়েছি অতএব আমি সার্জিক্যাল স্ট্রাইকটা মেনে নিতে পারছি না এটুকুই জানান ধন্যবাদ